দান দুইশো তিন নম্বর হাদিস সেই মুসলিম খুলুন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বসে আছেন একজন জিজ্ঞেস করছেন আইনা আমি আল্লাহ আমার বাপ কোথায় না তোমার বাপ না এই কথা শুনে উঠে চলে যাচ্ছেন আল্লাহ সুবিধায় শুনো শুনো ইন্না আবি ও আবা আমার বাপ তোমার বাপ দুইজনই জাহান নামে নাম আবদুল্লাহ গেছে কোথায় নয়শো ছিয়াত্তর নম্বর হাদিস সহি মুসলিম খুলুন মায়ের জন্য দোয়া করতে চাইলেন আল্লাহকে বললেন তিনি যে ইস্তাকান্ত রব্বি আমি আল্লাহর কাছে অনুমতি চাই না আমি আস্তাক ফির আল্লাহ আমি তার জন্য ক্ষমা চাই বলে আল্লাহ অনুমতি দিলেন না যখন বললাম আমি জিয়ারত করব তখন আমার অনুমতি দিলেন না রাসুল সাল্লামের মা নাম আমিনা তার জন্য আমিনার বাপের নাম হলো উহাব তার জন্য মায়ের জন্য দোয়া করবেন কিন্তু পারলেন না কেন তার কি অবস্থায় মারা গেছে অবস্থায় নাম ভালো হলেও কাবা ঘর রক্ষক থাকলেও জিয়ারত করলেও হজ করলেও তারা কি কেন আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন সূরা ইউসুফ 106 নম্বর যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক কি বলেন আপনি ভেবে নিন আয়াতটা কোনোদিন ভেবেছেন আল্লাহ বলছেন মুশরিক যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তারা অধিকাংশই মুশরিক আজকেও আমরা মসজিদ তৈরি করছি নামাজ পড়ছি হজ করছি সালাতদাই করছি মসজিদের মুতল্লি দেখাশোনা করছি কিন্তু মাজার পূজারি কবর পূজারি পীর পূজারি উভয়ের মধ্যে কোনো পার্থক্য আছে না বলতে ভয় করছেন কেন এইটা বলাই কঠিন কেন তাদের একটা পার্থক্য ছিল তারা বিশ্বাস করত এদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে আর রাসুলের বিশ্বাস কি আল্লাহকে পেতে হলে কোনো মাধ্যম লাগে না কথা বোঝা গেছে তারা তাও রুবুবিয়াকে বিশ্বাস করত কিন্তু একমাত্র মাবুদ হিসাবে বিশ্বাস করত না তাদের বিশ্বাস আর আমাদের দেশের অধিকাংশ মানুষের বিশ্বাস একই না তাহলে কি বলবেন আপনি এটা বলা কি অপরাধ অপরাধ না অতএব নাম মুসলমান হয়ে মসজিদ তৈরি করে দিয়ে নামাজ পড়েও মুসলিম হয়ে মরা যাবে না যদি আমার আকিদার মধ্যে কি থাকে এক ইসলামই মেনে নিতে হবে অন্য কোনো দিন মানা যাবে না